আপনাদের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেকদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি কারণ ভিডিও নিয়ে আসার মতো কোনো টপিকস আমি এতদিন পাইনি আপনারা জানেন যে আমি র্যান্ডম টপিকস নিয়ে ভিডিও তৈরি করি না রিসার্চেবল টপিক্স যদি পাই এবং আমি যদি মনে করি এই টপিক্সটাতে এই ভিডিওটাতে আমার দর্শক বন্ধুদের একজনের হলেও কিছু উপকার হতে পারে আমি সেই ধরনের টপিক্সের উপরে ভিডিও তৈরি করি এতদিন আপনাদের সামনে কোনো ভিডিও তৈরি করা হয়নি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আশা করছি যে আপনারা সবাই এই ভিডিও থেকে উপকৃত হবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা হচ্ছে কামিং চ্যাটের উপরে কামিং চ্যাটের নতুন যে আপডেটটা এসেছে আপডেটটা দেওয়ার পরে অনেকের ওয়ালেটে কিছুটা প্রবলেম হচ্ছে ওয়ালেট দেখতে পাচ্ছেন না তারা আমাকে জানিয়েছেন এবং আমি নিজেও এই সমস্যাটা ফেস করেছিলাম তারা জানিয়েছেন যে এখন কি করব আমি এই ভিডিওতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব যারা ওয়ালেট দেখতে পাচ্ছেন না তারা কি করবেন এবং সেই সাথে সাথে আমি আপনাদের সাথে একটা এয়ারড্রপ শেয়ার করব যেটা হচ্ছে ডগ ইলন মার্স নামক একটা টোকেনের আপনার যদি কয়েন মার্কেট ক্যাপে যান এবং ইলন লিখে সার্চ দেন অথবা ডগ ইলন মার্স লিখে সার্চ দেন দেখবেন এই টোকেনটা অলরেডি টোয়েন্টি ফাইভ প্লাস প্ল্যাটফর্মে ক্রিপ্টো প্ল্যাটফর্মে ক্রিপ্টো মার্কেটে লিস্টেড রয়েছে এই টোকেনটার এয়ারড্রপ চলছে এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইথারিয়াম বেস্ট টোকেন তবে কিছুদিনের মধ্যে এটা পলিগন চেইন এর উপরেও চলে আসবে এখন আমরা যে এয়ারড্রপটা ক্লেম করব এটা হচ্ছে পলিগন চেইনের উপরে আপনারা ভিডিওটা শেষের দিকে এই এয়ারড্রপটা পাবেন কিভাবে ক্লেম করবেন দেখতে পাবেন দেখে আপনারা ক্লেম করে এই অ্যাসেটটাকে বুক করতে পারেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর সেই সাথে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে সেখানে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন গ্রুপটা আর্নিংস রিলেটেড এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো প্রথমে আমরা যখন এই কামিং চ্যাটটা আপডেট দিব আপডেট দেওয়ার পরে ওয়ালেটে আসলে আপনারা হয়তো ডিসপ্লেতে যেমন আমার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাবেন না এখানে দেখবেন যে ইম্পোর্ট ওয়ালেট এই জাতীয় একটা লেখা আছে আপনারা সেখান থেকে কি কী করবেন এই যে রেস্টার ওয়ালেট দুটো অপশন আসবে রেস্টার ওয়ালেট এবং নিচে আসবে ইম্পোর্ট ওয়ালেট আপনারা এই ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন খেয়াল করুন এখানে রেজিস্টার ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেটে যে অ্যাসেটগুলো ছিল এক্স বলেন মিনি বলেন যাই বলেন সেগুলো সব কিছু হারিয়ে যাবে তাই এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো তবে মনে রাখবেন এই পাসওয়ার্ডটাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কারণ কামিং চ্যাটে আপনার যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলোকে আপনি যদি ব্যবহার করতে চান সেল করতে চান কোথাও পাঠাতে চান তখন আপনার এই পাসওয়ার্ডটা অবশ্যই দরকার হবে এই পাসওয়ার্ডটা ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না এই পাসওয়ার্ডটাকে যত্ন করে কোথাও সেভ করে রাখবেন তো এইখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনার যে কামিং চ্যাটের পাসফ্রেজটা রয়েছে আমি আশা করছি যে কামিং চ্যাট যখন ওয়ালেট আপনি ওপেন করেছিলেন তখন একটা পাসফ্রেজ আপনাকে দেওয়া হয়েছিল সেটা যত্ন করে কোথাও রেখেছেন সেখান থেকে এখন এই পাসফ্রেজটাকে বারোটা ওয়ার্ডের একটা পাসফ্রেজ রয়েছে সেটাকে আমাদেরকে কপি করে আনতে হবে কপি করে এনে আমাদেরকে এই জায়গাটাতে পেস্ট করে দিতে হবে যেখানে লেখা আছে এন্টার ইউর পাসফ্রেজ এই জায়গাটাতে পেস্ট করে দিতে হবে এই জায়গাটাতে পেস্ট করে দেওয়ার পরে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখন একটা আপসা একটা ইম্পোর্ট সাপোর্ট বাটন আছে এই বাটনটা সবুজ হয়ে যাবে তখন আমরা এটাতে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব তো আমরা আমি আমার পাসপ্রেসটা নিয়ে আসছি আপনারা যেখানে আপনার পাসপ্রেসটা রেখেছেন যত্ন করে সেখান থেকে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসুন আমি এখানে কপি করে নিয়ে এসেছি এবং পেস্টও করে দিয়েছি ইতিমধ্যে তারপরে ইম্পোর্ট বাটনটাতে ক্লিক করে দিব এখানে আমাকে বলছে যে এই ওয়ালেটটা অলরেডি এক্সিস্ট আছে এখানে আমি আপনারা দেখেছেন যে আমি যখন ওপেন করেছিলাম কামিং চেয়ার তখন আমার ওয়ালেটটা দেখাচ্ছিল আপনারা যদি আপনার যদি না দেখায় সরাসরি ওয়ালেট যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে এখানে পাসওয়ার্ডসটা দিয়ে ইম্পোর্টে ক্লিক করার পরেই আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে যাবে এবং এখানে তো পাস প্রেসটা যখন আপনি পেস্ট করে ইম্পোর্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার ওয়ালেটটা দেখিয়ে দেবে এখানে আমাকে আমার ওয়ালেটটা দেখিয়ে দিয়েছে তো এইখানে যখন আপনি আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবেন এখানে একটা ব্যাপার আছে যেটা দেখে আমরা অনেকেই ঘাবড়ে যেতে পারি এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে আপনার প্রথমে ঢুকলে দেখতে পাবেন আপনার শুধু পিসিএক্স এবং এক্সবিটিসি দেখাচ্ছে যদি আপনার ওয়ালেটে পিসিএক্স এবং এক্সবিটিসি থেকে থাকে তাহলে আপনাকে এখানে শো করবে না হলে আমার ডিসপ্লেতে যেমন দেখতে পাচ্ছেন জিরো জিরো এই জিরো জিরো শো করবে এটা হচ্ছে আপনার সেন এক্স ওয়ালেট অর্থাৎ এখানে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যখন আমাদের এই আপডেটটার আগে ওয়ালেটগুলো সিরিয়াল বাই সাজানো ছিল একটা ওয়ালেটের মধ্যে আমাদের সবগুলো ছিল কিন্তু এখন সেভাবে নেই এখন তারা ওয়ালেট ভাগ ভাগ করে দিয়েছে এখানে প্রথম চেইন এক্স যে ওয়ালেটটা দেওয়া আছে এইটাতে আমরা শুধু দুইটা দেখতে পাবো পিসিএক্স এবং এক্সবিটিসি এবং এইখান থেকে আমরা এই চেন এক্স যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করে আমরা আমাদের ওয়ালেট চেঞ্জ করে নিতে পারবো পারবো দেখুন আমি চেন এক্সে ক্লিক করছি এবং এখান থেকে এই যে আপনার ওয়ালেটের ওয়ালেটগুলো লিস্ট আকার এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করব এখানে মেইন এক্সে ক্লিক করলে আমাদের মিনি ব্যালেন্সটা দেখাবে তারপরে এখানে আছে Sherpa X W S M এটাতে ক্লিক করলে আমাদের যে কেস এক্সটা ছিল আমাদের কেস এক্সটা কনভার্ট হয়ে এখন ডাব্লিউ এস এম হয়ে গেছে কেস এক্স ডাব্লিউ এস এম এটাতে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে শুধু কেস এক্সটা দেখাচ্ছে এইভাবে এইভাবে আপনার শেয়ারপা এক্স ইভিএমে ক্লিক করলে আপনাকে কয়েকটা ওয়ালেট দেখাবে এর মধ্যে আপনাকে আপনার যদি থেকে থাকে কোনো ব্যালেন্স তাহলে আপনি দেখতে পাবেন তারপরে নিচে এখানে ইথারিয়াম অনেকগুলো ওয়ালেট আছে সাইনেট আপনি এখানে আপনার এসবিটিসি দেখতে পাবেন এইভাবে আপনার প্রত্যেকটা ওয়ালেট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আপনার ওয়ালেটটা সবগুলো ওয়ালেটই এখানে চলে আসছে এবং এনএফটিতে ক্লিক করলে আপনার যে এনএফটিগুলো ছিল এনএফটিগুলো দেখতে পাবেন তো এখানে ভয়ের কিছু নেই তারপরও যদি আপনারা বুঝতে না পারেন আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব সাপোর্ট দেওয়ার জন্য তো কামিং চ্যাটের আপডেট এই পর্যন্ত এবারে চলে যাচ্ছি আমরা আজকে যে আপনাদের সাথে যে অ্যাড্রপটা শেয়ার করব টেলিগ্রাম এয়ারড্রপ এটার জন্য আপনাদেরকে টেলিগ্রাম দরকার হবে টেলিগ্রাম এয়ারড্রপে কীভাবে জয়েন করতে হয় যদি আপনি না জানেন তাহলে আমাদের চ্যানেল একটু ঘুরে আসবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে টেলিগ্রামের এয়ারড্রপে জয়েন করতে হয় এবং এই টোকেনটাতে সবাই জয়েন করুন এবং যথাসম্ভব রেফার করুন এবং এই টোকেনটা উইথড্র দিয়ে রাখুন টোকেনটা খুবই ভালো টোকেন নাম শুনে আপনারা বুঝতে পারছেন ডগ ইলন মার্স আপনারা যারা ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন ইলন মার্সকে চেনেন না এমন কেউ নেই এবং তার নামে এই টোকেনটা ডগ ইলন মার্স আপনারা এটাতে জয়েন করুন দ্রুত জয়েন করুন কখন শেষ হয়ে যাবে কিছু বলা যাচ্ছে না কারণ টোকেনটা অলরেডি টোয়েন্টি ফাইভ প্লাস মার্কেটে লিস্টেড রয়েছে দ্রুত জয়েন করুন এবং আপনাদের প্রফিট এখান থেকে বুক করুন চলুন দেখে আসি কি করে আমরা এই অ্যাডপটাতে জয়েন করব এয়ারড্রপটাতে জয়েন করার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কারণ এয়ারড্রপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেই না সরাসরি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে চলে আসবেন এবং আসার পরে আপনারা এই পোস্টটা দেখতে পাবেন এখানে একেবারে নিচে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা দেখতে পাবেন এবং এইখানে এই যে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা হচ্ছে এয়ারড্রপের লিঙ্ক জাস্ট আপনারা লিঙ্কটাতে কপি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে একটা বটে টেলিগ্রাম বটে সেখান থেকে আপনারা এয়ারড্রপে জয়েন করতে পারবেন কি করে জয়েন করবেন আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিঙ্কে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এরকম একটা বট এটা হচ্ছে ডগিলন মার্সের যে টেলিগ্রাম বট রয়েছে এয়ারড্রপে সেই টেলিগ্রাম বট এখানে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এই স্টার্ট বাটনটাতে ক্লিক করবেন এই যে বাটনটাতে স্টার্ট বাটনটাতে ক্লিক করার পরে আপনাদেরকে কয়েকটা অপশন দেওয়া হবে এখান থেকে আপনাদেরকে নিচে যে আমি উপরে সব কিছু পড়ে দেখাচ্ছি না এইখানে আপনারা জাস্ট ম্যান্ডেটরি টাস্ক যেগুলো আছে এগুলোতে করবেন টেলিগ্রামে জয়েন করবেন টুইটারে ফলো করবেন অ্যাডভার্টাইজার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন দেন টুইটারে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এখানে তারা ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা এটা একটু উপরে পড়ে নেবেন আমি এখন পড়তে যাচ্ছি না এখানে শুধু একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে লিখেছে listed market SushiSwap onions এবং QuickSwap plus twenty four more অর্থাৎ পঁচিশ আর তিন এখানে আঠাশটা অলরেডি দেখাচ্ছে যে আঠাশটা এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে এবং আপনারা কয়েন মার্কেট ক্যাপে গেলেও এর প্রমাণ পাবেন তো এইখানে আপনারা প্রথমে এই যে এখান থেকে শুরু করবেন ম্যান্ডেটরি টাস্ক যে লেখাটা আছে এই যে লেখাটা এর নিচ থেকে এখানে প্রথমে টেলিগ্রাম চ্যানেল লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে জয়েন জয়েন করার পরে এখান থেকে ব্যাক করবেন দেন টুইটারে ফলো টুইটারে চলে যাবেন এখান থেকে ক্লিক করে আমি ধরে নিচ্ছি আপনাদের সবার টুইটার আছে আপনারা টুইটারে যাওয়ার পরে জাস্ট ফলো করবেন এই ফলো বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ফলো হয়ে যাবে আমার অলরেডি ফলো করা আছে জন্য আমাকে ফলোয়িং দেখাচ্ছে এরপরে আমরা আবার ব্যাক বটে ব্যাক আসার পরে এখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেল আরেকটা যেটা রয়েছে অ্যাডভার্টাইজার টেলিগ্রাম চ্যানেল এটাতে জয়েন করব জয়েন করার পরে back then advertiser Telegram group এটাতেও জয়েন করতে হবে করার পরে back then advertiser Twitter handle এটাও ফলো করতে হবে এই এই সাথে সাথে মনে রাখতে হবে আপনার যদি আপনি আপনার টুইটারের ইউজার আইডি না জেনে থাকেন ইউজার নেম না জেনে থাকেন সেটা আপনাকে জেনে নিতে হবে কারণ একটু পরে আমাদেরকে সেটা সাবমিট করতে হবে ফলো দেন আবার ব্যাক আমাদের যে বট রয়েছে বটে ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে ইউটিউব ইউটিউবে চলে যেতে হবে এখান থেকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরে আবার ব্যাক ব্যাক করার পরে এবার নিচে যে চেক বাটনটা আছে চেক বাটনটাতে ক্লিক করে দিতে হবে চেক বাটনটাতে ক্লিক ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন সাবমিট ডিটেলস নামে একটা বাটন এসছে এখানে ক্লিক করবেন এখন আমরা যে কাজ করেছি তার ডিটেলসটা সাবমিট করতে হবে আমরা ডিটেলসটা সাবমিট করে দিব এখানে প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ইউজার নেম লিখে দিয়েছে enter your Telegram user name এখানে আমরা আমাদের টেলিগ্রাম টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে আপনার যেটা আছে আপনি লিখে দিবেন আমি আমারটা লিখে দিচ্ছি ইউজার নেম লিখে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পরে আমাদেরকে বলেছে যে আপনারা কি টেলিগ্রামের যে আমাদের যে অ্যাডভার্টাইজার চ্যানেল আছে সেটাতে জয়েন করছেন কিনা নিচে ইয়েস বাটন পাবেন এটা এখানে জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন দেন আপনার যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আপনার টেলিগ্রাম আইডির যে লিঙ্ক রয়েছে ইউজার নেম সহ অর্থাৎ S W W W dot Twitter dot com slash আপনার ইউজার নেম এখানে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি লিখে দেওয়ার পরে জাস্ট এটাকে সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার পরে আপনার যে টুইটার সরি আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবের লিঙ্কটা কপি করতে হবে তার জন্য আপনাদেরকে ইউটিউবে চলে আসতে হবে এবং আপনার যে নামের সাইন রয়েছে অথবা আপনার ছবি রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইয়োর চ্যানেল ইয়োর চ্যানেলে আসার পরে ডান পাশে যে থ্রি লাইন বাটন আছে এটাতে ক্লিক করে শেয়ার শেয়ার অপশনে আসলে আপনার এখানে কপি লিঙ্ক পাবেন কপি লিঙ্কে ক্লিক করে আমরা ফিরে যাব আমাদের বটে এবং এখানে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এসেছি সেটা জাস্ট পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো ব্যাস কাজ এখানে শেষ হয়ে গেল এরপরে বলেছে যে আপনি আমাদের এয়ারড্রপ যে টুইটার হ্যান্ডেল যেটা রয়েছে আমাদের অ্যাডভার্টাইজারের সেটাতে জয়েন করেছেন কিনা এখানে জাস্ট ডানে ক্লিক করে দিবেন কারণ আমরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছি এরপরে আপনাকে চলে যেতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেটে সেখান থেকে আপনার পলিগন যে ওয়ালেটটা রয়েছে সেটার অ্যাড্রেসটা কপি করে এনে এখানে বসিয়ে দিতে হবে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি তো ওয়ালেটে আসার পরে পলিগন অ্যাড্রেসটা আমরা কপি করব মনে রাখবেন পলিগন অ্যাড্রেসটা কপি করবেন আপনি সার্চ দিবেন প্রয়োজনে পলিগন লিখে পলিগন অ্যাড্রেসটা কপি করে এখানে সেন্ড করে দিবেন আমাদের এয়ারড্রপে জয়েন করা কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে আপনি এখন রেফার করা শুরু করবেন কারণ আপনি এখান থেকে পনেরোশো ডগুলেন মাস্ক জয়েন করার জন্য পাবেন কিন্তু আপনি সেটা উইথড্র করতে পারবেন না কারণ মিনিমাম উইথড্রো আট হাজার আপনার প্রত্যেকটা এয়ারড্রপের জন্য আপনাকে পঁচিশশো করে দেওয়া হবে পঁচিশশো ডগুলেন মাস্ক দেওয়া হবে সো আপনি দুইটা তিনটা রেফার করলে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন বাসায় যদি আপনার ফোন থাকে অন্য বা আপনার কোনো আত্মীয় স্বজনে সেটা থেকেও আপনি রেফার করে এই টোকেনটাকে উইথড্র করে নিতে পারবেন তো এখনই জয়েন করুন দেরি করবেন না হতে পারে আগামীকালকে সকালে যদি আপনি ভিডিওটা দেখছেন তখন এটার সুযোগটা নাও থাকতে পারে টোকেনটা খুবই ভালো অনেকগুলো মার্কেট প্লেসে লিস্টেড এবং ভবিষ্যতে বড় বড় মার্কেট প্লেসে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো প্রফিটও এখান থেকে আমরা হয়তো পেয়ে যে গেলেও যেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন